আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানি আপনাদেরকে স্বাগত দর্শক দুই তিন ঘন্টা একদিন দুই দিন আমরা ব্যথা সহ্য করি কিন্তু যখন সেই ব্যথাটা বছরের পর বছর হয় তখন সেটা আসলে সত্যি দুর্ভাগ্যজনক চিকিৎসা করছি ডক্টরের কাছে যাচ্ছি কিছুটা ভালো হচ্ছে আবারও ঠিক একই পর্যায়ে ফেরত যাচ্ছি রাতের পর রাত নির্গম কাটাতে হচ্ছে ব্যথার যন্ত্রণায় নিজে ঘুমাতে পারছি না না পরিবারের সদস্যদেরকে ঘুমাতে দিচ্ছি তাদের জন্য কষ্ট হচ্ছে তারাও চেষ্টার ত্রুটি রাখছেন না এই ডক্টর ওই ডক্টর বাট কোনো সমাধান হচ্ছে না একটা সময় হতাশ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে হতাশ হয়ে পড়ি আমরা যে আর কখনই কোনো চিকিৎসা করব না তাদের জন্য বলছি চিকিৎসা আছে ব্যথাজনিত সমস্যা বলেন স্ট্রোকজনিত প্যারালাইজ বলেন এরকম অসংখ্য রুগী আছেন অসংখ্য ঘটনা আছে যেটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বারবার নিয়ে আসছি একটাই উদ্দেশ্য সচেতন হন চিকিৎসা করান সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকুন পৃথিবীতে শুধুমাত্র ব্যথা নিয়ে বেঁচে থাকার জন্য আপনার জন্ম হয়নি পৃথিবীতে করার জন্য আপনার অনেক কিছু আছে এই পৃথিবীকে দেওয়ার মতো আপনার অনেক কিছু আছে দর্শক ঠিক তেমনি একজন পেশেন্টের সাথে আজকে আমরা ইন্ট্রোডিউস করে দেব যিনি বেশ অনেক বছর থেকে পিএলআইটি জনিত সমস্যায় ভুগছেন অনেক ট্রিটমেন্ট করেছেন বাট শেষ পর্যন্ত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন অনেক দূর থেকে এসেছেন স্যারের কথা শুনে কি হয়েছিল আসেন দর্শক ওনার সাথে কথা বলি ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার নামটা কি বাসা কোথায় আপনার আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন এই যে আপনার কোমর ব্যথাটা এই ব্যথাটা ঠিক কত বছর আগে থেকে শুরু হয় পঁচিশ বছর মনে আছে কি হয়েছিল প্রথম কোনো দুর্ঘটনা বা কিছু হয়েছিল আচ্ছা মানে গ্রামের বাড়িতে হঠাৎ করে স্লিপ করে পড়ে গেছে আচ্ছা পড়ে যাওয়ার পর কি কোমরে প্রচন্ড ব্যথা পান হ্যাঁ। আচ্ছা তারপর থেকে কি ব্যথা শুরু হয় ব্যথা বেশি থেকে বেশি বেশি থেকে বেশি বেড়ে যায় আচ্ছা তারপর ওষুধ মানে ব্যথা কমে না যখন প্রথম দিকে আপনার ডক্টরের কাছে গিয়েছিলেন উনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এটা পরীক্ষার শুধু পরীক্ষার পর পরীক্ষা করছেন হ্যাঁ। এবং দিন দিন দেখছেন যে আপনি আরো খারাপের দিকে যাচ্ছেন হ্যাঁ। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছে না ব্যথার জন্য এমনটা হয়েছিল কখন থাকতে পারি না থাকতে পারি না হাঁটতে পারি না এরকম এই বছর থেকে এই কষ্ট হ্যাঁ। হয়েছে রাতে ঘুমাতে গেছেন ব্যথার জন্য ঘুমাতে পারছেন না আচ্ছা তো এই যে এত কষ্ট করা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন চিকিৎসা পাচ্ছেন না শেষ পর্যন্ত স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন আজকে কেমন আছেন আপনি এই পঁচিশ বছরে যে প্রচন্ড রকম ব্যথা সেটা থেকে আজকে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন ছোট্ট একটু কথা যে হ্যাঁ আমি ভালো আছি সুস্থ আছি একটু ডিটেলসে শুনবো এই সময়গুলোতে আসলে দরকার আমাদের পরিবারের সবচেয়ে আপন যারা পরিবারের যারা সদস্যরা আছেন তাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার আমরা তাকে পেয়েছি কাছে যিনি সবসময় ছিলেন সাথে পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটাতে ছিলেন প্রথম থেকে উনি দেখেছেন আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো স্বাভাবিকভাবে কারণ পরিবারের সবচেয়ে আপন মানুষরা যখন সুস্থতার কথা বলে যে উনি ভালো আছেন সেটা জানলে আমরা সবাই খুশি হই স্যার কি হয়েছিল সেই পঁচিশ বছর আগে থেকে যদি আমরা একটু আসলে উনি আমার ওয়াইফ উনি ওই বিশ পঁচিশ বছর আগে ওই সোলার পাতের স্লিপ খেয়ে পড়ছে পড়ার থেকে মানে আস্তে আস্তে তার ব্যথা বুঝতেছে আর কি তার কোমরে ব্যথা মানে সবসময় কোমরের কথাই বলে কোমরে আচ্ছা আচ্ছা এতে করে মনে করেন এলাকাতে আমাদের মনে করেন সাটখিল মাঝদি সোনাগুড়ি ওই সমস্ত তো প্রপার এরিয়া তো ওইখানে ঢাকা থেকেও ডাক্তার যায় এখান থেকে সবসময় যা হ্যাঁ, হ্যাঁ। ওই সমস্ত ডাক্তার ব্যবস্থা ওষুধ খাওয়াইছে কিন্তু খালি কিছু ফলাফল সাবের একটু হয়তো ব্যথা ইয়ে হয় আবার যে সে আগের মতো আচ্ছা এইভাবে তো ব্যথা তো ভুগতে আসে ভুগতে আসে ওষুধ খাইতে আসে এইভাবে ডাক্তার থেকে আমি তো থাকি সৌদি আরবে আচ্ছা। আবার যোগাযোগ তো রাখি ব্যথার কি অবস্থা তো আমি আসলে দুই সাল থেকে এই ভিডিওগুলো স্যারও পাইতেছি কারণ আচ্ছা। স্যারের ভিডিওগুলো আমি অনেক ডাক্তারের ভিডিওগুলো দেখি স্যার এই কারণে দেখি কার কাছে কারণ হ্যাঁ। প্রতিদিন আপনাকে কমপ্লেন হ্যাঁ। করছেন আর কত কার কাছে নিলে এই রোগটা ভালো হবে আচ্ছা তো ডাক্তার শকুলের প্রধানের ভিডিওগুলো আমি প্রায় ফলো করতাম আচ্ছা। আর আমার খুব ভালো লাগতো ওনার ভিডিওগুলো আচ্ছা। আমি একবার খুব বনজোর সাথে শুনতাম এগুলা বুঝলেন তো এই সঙ্গে যদি আমি দেখছি আসলে এই জায়গাতে নেওয়া দরকার আচ্ছা। আচ্ছা, আচ্ছা। দীর্ঘ হ্যাঁ, সময় আর এটা রোগটা তো ওরা মানে আস্তে আস্তে বাড়তেছে যত বয়স আরো বেশি খারাপের দিকে খারাপের দিকে ইদানিং খুব বেশি হয়ে গেছে আর মানে আমি তো মানে সহ্য হ্যাঁ, অতিরিক্ত হয়ে গেছে আমি যদি আমরা ওইখানে যাইতে হইব চলো আমরা আল্লাহ করে ওইখানে যাই আর একটা চেষ্টা দেখি আচ্ছা এলাকায় তো বহুত ডাক্তার দেখে আর আবার ঢাকা তো ধানমন্ডিতে ইবলিসে তাকে বড় ডাক্তার দেখেছিলাম ও এমআরটা উনি দিছিল কিন্তু আচ্ছা ও এমআরটা যে এমআরটা উনি দিছিল তো ওনার এমআর উনি যে উনি যে ওষুধ দিছে কোনো ফায়দা হয়নি আচ্ছা কোনো ফায়দা হয়নি যে কদিন বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে বরঞ্চ এটা খারাপের দিকে ওষুধগুলো খেলে আরো রিয়েকশন দিয়েছে তো ওষুধ বন্ধ করে দিছি আচ্ছা এইভাবে চলতে চলতে তখন আমিও চলে আসছি শরীর থেকে আমি চিন্তা করলাম যে এখন এক কাজ করো এই সবগুলো বাদ দিয়ে ডাক্তার শফিকুর প্রধান এখানে যাই যদি কিছু ভালো হয় এখানে ভালো হবে আর না হইলে আর আমি আমি বহুত বিড়িয়ে দেখছি ডাক্তারদের কিন্তু আমার ডাক্তার শফিকুর প্রধানের এই ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার আচ্ছা। মনে হয় যেন এখানে গেলে একটা কিছু হবে ঠিক তারপর এখানে আসলাম আচ্ছা এখানে ভিডিও দেখে আসছে কারো কারোর ঠিকানা ঠিকানা কোনো কিছু না একটা অজানার উদ্দেশ্যে এখানে আসছি আশা করতে একুশ দিন আমরা ছিলাম এখানে একুশ দিন মধ্যে আমি দেখলাম যে বিভিন্ন রকমের থেরাপি থেরাপি আমি আগে নাম শুনছি কিন্তু দেখিনি যে ফিজিওথেরাপি গুলা ভিডিওতে ফিজিওথেরাপির কথা বলতো আমি তো ফিজিওথেরাপি শুনছি কিন্তু দেখছি এগুলা কিভাবে ইস্তেমাল করে কিভাবে এগুলা রোগীর উপর প্রয়োগ করে দেখছি তো এটা তো আমার একটা আশ্বস্ত হইতেছে যে ইনশাল্লাহ আশা করি এই সমস্ত ফিজিওথেরাপি ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা। যাবত এইগুলা ধীরে ধীরে হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ। হয়ে উঠছেন তিন টাইম ব্যায়াম করে তো ওই এরা তিন টাইম আপনার ফিজিওথেরাপিগুলা তারপর ওষুধগুলো আছে ওষুধগুলো করতেছে আমাদের একুশ দিন পুরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ রুগী আমাদের আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই প্রচন্ড ব্যথার জন্য কমপ্লেন করা বিছানায় শুয়ে থাকা বিছানা থেকে উঠতে গিয়ে কষ্ট করা বা কিছু সময় দাঁড়িয়ে থাকলে যে দাঁড়িয়ে থাকতে না পারা সেটা কি এখন আর কমপ্লেন করছেন না এখন কমপ্লেন করতেছে না যার কারণে আমি আসলে সারা দিনে দোয়া করি ডক্টর সুকুলের প্রধানকে উনি আসলে ওনাকে আমার দিল থেকে খুব ভালো লাগে পছন্দ লাগে আর ওনার জন্য দোয়া করি আলাদা যেন ওনাকে বি করে আর যেন মানুষ ওনার দ্বারা সেবা পায় এবং আমি আরও বলতেছি যে দেশ এবং প্রবাসে যারা আছেন যাদেরকে ভিএলআইডি ডিসফোলাপ বাদ ব্যথা তারপর দি বাদ ব্যথাজনিত রোগী ভুগছেন ওনারা এদিক সেদিক না দৌড়াইয়া আমার মনে হয় ডিপিআরসি হসপিটালে আসি মানে আপনার এলাজ করলে এলাজ মানে ইয়ে আর কি চিকিৎসা করলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফল পাওয়া যাবে মানে একটা আশাবাদী কারণ আমিও বল ডাক্তার বেশি দৌড়েছি আসলে কোনো ফায়দা পাইনি দর্শক শুনলেন সিদ্ধান্ত আপনাদের সঠিক ডিসিশন নিন ব্যথামুক্তভাবে থাকুন দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আমাদের এই পেশেন্টের জন্য যাতে আজীবন উনি এরকমটাই সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম